এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা বলেছি দিনের সূচনা তুমি রাতের যোচনা তুমি তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা এই হৃদয় জুড়ে ভাসে মনেরই চারিদিকে চেয়ে চেয়ে থাকি আমি ভুলে যাই পৃথিবীকে দিনের সূচনা তুমি রাতের যোচনা তুমি নিয়ে সাজাই আমার যত কল্প দেশে হারা প্রিয় প্রিয় গল্পে আমার কেউ নেই তুমি ছাড়া কাছে আসা হয়ে যায় দেশে হারা দিনের সূচনা তুমি রাতের যোচনা তুমি তোমায় নিয়ে সাজাই আমার যত আপনি কি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করুন এবং পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দিন